পতাকা থেকে কালেমা তাইবা বাদ দিচ্ছে সৌদি আরব সেখানে আরবি ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম সেই সাথে বদলাচ্ছে দেশটির জাতীয় সঙ্গীত ارفع الخفاق اخضر يحمل النور المسطر رددي الله اكبر يا موطني موطني عشت فخر المسلمين يرفع الخفاق أخضر يحمل النور المسطر رددي الله أكبر يا موطني موطني عشت فخر المسلمين عاش الملك للعالم হালাল পতিতালয় চালু করছে সৌদি ইসলামের শিয়া সম্প্রদায়ের মাঝে প্রাপ্তবয়স্ক যুগলের প্রণোদনার জন্য মুতা বিয়ে নামের এক ধরনের অস্থায়ী বিয়ে প্রচলিত আছে শিয়া সমাজে ওই ধরনের চুক্তিভিত্তিক বিয়ে স্বীকৃত এবং ধর্মীয় আইন সিদ্ধ হট ক্রিসেন্ট বারের হালাল পতিতাদেরকে প্রতি দুই মাস পর পর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় যাতে করে গ্রাহকরা মিলন সংসর্গের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে না এবং কেউ অপরাধ বোধেও ভুগবে না বলে প্রত্যাশা হোটেল মালিকের দেশটির রেড লাইট এলাকায় হট ক্রিসেন্ট নামের বারটি সম্পত্তি চালু হয়েছে হালালভাবে মিলন বৃত্তি চরিতার্থ করার উপায় খুঁজে বের করতে তিনজন আধুনিক মনস্ক ইমামের পরামর্শ নিয়েছেন বারের মালিক জনাথন সুইক পরামর্শ অনুযায়ী সেখানকার পতিতাদেরকে মাদক সেবনে বাধ্য করা হবে না ইসলামের নিয়ম অনুযায়ী দিনে পাঁচবার নামাজও পড়বে তারা আর খদ্দেরদেরকেও তাদের সঙ্গে ইসলামসম্মতভাবে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে কিন্তু বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন সংসর্গ সম্মত হবে কিভাবে ইমামের সঙ্গে পরামর্শ করে এরও একটা সমাধান বের করেছেন হোটেল ব্যবসায়ী জনাথ সৌদি আরব আবু জাহেলের বংশধর সৌদি আরব শাসন করছে কারণ এই সৌদি আরব সারা বিশ্বের একটা মডেল ছিল এই সৌদি আরব সারা বিশ্বের একটা মডেল ছিল আমরা বিভিন্ন সময় আমরা উদাহরণ উপমা আমরা সৌদি আরবে দিতাম কিনা জোরে কন আরো জোরে কন কিন্তু সৌদি আরবের যে সালমান যে প্রেসিডেন্ট সে আমেরিকায় লেখাপড়া করেছে বর্তমান যে প্রেসিডেন্ট আর তার বন্ধু এবং বান্ধবী যারা আছে তারা হচ্ছে ইসরায়েল আর ইসরায়েলের ছেলে এবং মেয়েরা হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দরী কথা বলেন নাই সবচাইতে সুন্দরী আজকে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আজকে এই সালমান সৌদি আরবের প্রেসিডেন্ট আজকে পুরো সৌদি আরব যেখানে কোরআন নাজিল হয়েছে যেখানে আমার সৈয়দুল মুরসালিন ইমামুল সালিন আমার প্রিয় নবী যেখানে শুয়ে আছেন সেখানে আজকে অনিস্তানি কার্যকলাপে ভরপুর হচ্ছে জনগণ ঠিক কিনা আজকে যেখানে মেয়েরা ড্রাইভারি করতে পারত না সেখানে ওপেন করে দিয়েছে সেখানে গান বাজনা অর্ধলঙ্গ হয়ে না থিয়েটার আর খারাপ জিনিসের টিকিট করে আজকে ওপেন করে দেওয়া হয়েছে আজকে সিনেমা হল চালু করা হয়েছে আজকে মেয়েরা যেমন ইচ্ছা তেমন ঘোরাফেরা করতে পারবে এটা চালু করা হয়েছে নারীর খেলাধুলা করার অধিকারও খুব সীমিত আন্তর্জাতিক সব প্রতিযোগিতায় এতদিন সৌদি আরব শুধু পুরুষ ক্রীড়াবিদই পাঠাত লন্ডন অলিম্পিকে প্রথমবারের মতো নারী প্রতিযোগী পাঠিয়েছিল সৌদি ক্রীড়া মন্ত্রণালয় যদিও দেশটির ধর্মীয় নেতার বিষয়টিকে ভালোভাবে নেননি অনেক ধর্মীয় নেতার চোখেই অলিম্পিকে অংশ নেয় নারীর সমাজ ও সংস্কৃতির আধুনিকায়নে ভীষণ দুই ঘোষণা দিয়েছেন তিনি সে লক্ষ্যে ইতিমধ্যে বহু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে গাড়ি চালানো হলে গিয়ে সিনেমা ও মাঠে গিয়ে খেলা দেখা এমনকি অভিভাবক ছাড়াই নারী ব্যবসায়ীদের হোটেল কক্ষ ভাড়া নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে সম্প্রতি দেশটিতে বড় বড় কনসার্টের আয়োজন করা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যা নিয়ে সারা বিশ্বে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে চালু করা হয়েছে কি জানেন হ্যাঁ? জানেন কি পতিতলায় আমরা লিখি না হালাল সাবান হালাল তেল হালাল খাদ্য আছে না ভাই একটু জোরে বলেন আপনারা কি আমার প্রতি বেজান নাকি চিন্তা করছেন যে হুজুরের নাম সে হুজুর তো আসে নাই এই বান্ডারি হুজুর হচ্ছে কি কোন ঠিক কিনা কিন্তু কথাগুলো দিকে একটু খেয়াল আজকে হালাল খাদ্য হালাল মিষ্টি হালাল তেল হালাল সাবান কারণ হালাল শব্দটা লাগালেই মুসলমানরা হুমড়ি খেয়ে পড়ে যখন ঠিক কিনা আজকে সৌদি আরবে হালাল পতিতালয় করছে মনে মনে দু একজন হুজুর পতিতালাও কি বেশ সেখানেও কি হুজুর হালাল হতে পারে আর শয়তান যদি এদের হালাল কয় তাই কি হালাল হবে না কোরআন হাদিস যেটাকে হালাল বলে সেটা হালাল হবে হালাল করছে কি আপনি করে জানেন মানে ওই দুই এক ঘন্টা দুই তিন ঘন্টার জন্য এইরকম কিছু বাটপার মৌলবী আছে যারা টাকার বিনিময়ে ইমান বেছে আর আমল বেছে এই কাজটা করে মনে করেন একটা ছেলে আসলো বললো যে ঠিক আছে এই মেয়েটার সঙ্গে আমি তিন ঘন্টা থাকবো তিন ঘন্টা তোমার যা ইচ্ছা তুমি তাই করবা দুইজনে হালাল করে দুইজনে এক জায়গায় করে কয় যে বিয়ে বলা দিলাম বিয়ে কয় ঘন্টার জন্য দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এক রাত একদিন কন্টাকে বিয়া যারে কয় কিসের বিয়া আর জোরে কন এই সালমান এই শয়তানের শয়তান এটা সৌদি আরবে চালু করেছে যেরকম নাউজবিল্লাহ আরো জোরে নাউজবিল্লাহ সৌদি আরবের স্কুলে পড়ানো হবে রামায়ণ ও মহাভারত সৌদি যুবরাজের ভিশন দু এর পরিকল্পনায় এই সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ মুসলিম দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে নতুন দৃষ্টিভঙ্গি আনতে অন্য দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি ধর্মের সাথে সৌদি শিশুদের পরিচয় করে দেওয়ার পরিকল্পনা করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবার সৌদির শিশুরা পড়বে রামায়ণ ও মহাভারত যুবরাজের পরিকল্পনায় দেশটির প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে বেশ কিছু পরিবর্তন আসছে যোগ হচ্ছে অন্য ধর্মের কাহিনী নতুন পরিকল্পনায় ইংরেজি ভাষা শিক্ষাও বাধ্যতামূলক মহাভারতে এক লাখ শ্লোক ও দীর্ঘ গদ্যাংশ আছে বিশ্বের অনেক গবেষক এই মহাকাব্যের ঐতিহাসিক বিকাশ ও রচনা নিয়ে গবেষণা করছেন সৌদিতে রামায়ণ ও মহাভারতের পাশাপাশি যোগব্যায়াম ও আয়ুর্বেদ সম্পর্কেও পড়ানো হবে তবে খোদ আরববাসীরা এতে নাখোশ অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন আর দেশটির ভারতীয় অধিবাসী বা হিন্দু ধর্মের লোকজন বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ঐতিহ্যগতভাবে রক্ষণশীল ইসলামী দেশ সৌদি আরব ধীরে ধীরে উদার হচ্ছে মূলত তেল নির্ভর অর্থনীতির দেশটি তেলের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে তাই শিক্ষাসহ নানা ব্যবস্থায় পরিবর্তন এনে অর্থনীতির গতি প্রকৃতি পরিবর্তন করতে চাইছে সৌদি সরকার পিন্টু হাজং নাগরিক